Lord. मार्केट ले जाओ जरा मोटू का मोटू का सारा ट्रबल करो पहले मोटू का सारा फोन करो ऐसे क्या प्रोडक्शन मिल जाओ तो मैं ऐसे क्या प्रोडक्शन मिल जाओ तो मैं हमारे पास आलू की जो वीडियो लेकिन sir Ashiq sir Ashiq sir के फूल ये बोल बोलें assistant coach Transition Quality Manager from Naim. সেখানে আমরা ডিজিএফ ওয়াশিং বিভিন্ন সাথে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা আমাদের পার্টির itu kita Edinsa Kita Edinsa ke India Bangsa Edinsa Ada konten kalau Edinsa Edinsa Siar Menada Ai Prani Siar Menada Ai Prani ke Kumbhul Juru Bangsa Samadu Party Incharge Harul Hotel এবারে ফুল দিয়ে বরণ করে নেবেন প্রশ্ন জনাব হারুন স্যারকে উনিকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের cutting incharge assistant manager Farhad Hossain Farhad হোসেনকে ফুল দিয়ে বরণ করে কমিটি ম্যানেজার হারুন স্যার ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন হাসান স্যার ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের assistant আমাদের Ein Song geworden und voller Unter. Aber Seite Song geworden, der Event bei Michael Mayer. Und dann da Orçun Ela Panavar Arıçan. Ela Panavar Arıçan. Devamlı maintenance manager support sahibi olan da Event. দুই নক্ষত্র মনীষ সহযোগিতা সভাপতি বরণ করে নিচ্ছে আমাদের আমি সাত তারিখে আন্তরিক জানাবো ওনাদের মূল্যবান সময় থেকে একটি সময় বের করে আমাদেরকে দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানকে সাফল্য সুন্দর করার জন্য ওনাদের জন্য আমাদের শুভেচ্ছা এবং অভিবাদন